ملر ببری چون আরে তোর মুখের হাসি আমার মন হইল উদাসী দেখারে তোর মুখের হাসি আমার মন হইল উদাসী আরে থাকতে আরে থাকতে আরে থাকতে আমি পারি না আহা কি রূপ মরি মরি লাগে যেন স্বর্গের পরি আহা কি রূপ মরি মরি লাগে যেন স্বর্গের পরী